বন্ধুরা আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে আজকে আমি একটি বাড়িতে চলে এসেছি তো একটি বাড়িতে দেবী তো একটি সিআরটি খুবই আছে ওনাদের হয়তো কোনো ওরকম মানুষ নেই যার কারণ নিয়ে যেতে পারে না তো আমি তাদের রিকোয়েস্টে বাড়িতে চলে এসেছি এখন ওই টিভিটি এখন কাজ করবো এই টিভিটি কী পাচ্ছেন প্রথমত রোগ হচ্ছে সুতা হরজিন্টাল যেই প্রবলেম সেই প্রবলেমের সমস্যা আরেকটি সমস্যা হচ্ছে যদি আসে তো ছেড়ে দেয় আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই ছবিটি চলতেছে তারপর কালার তো ঠিক নেই বলতে গেলে অনেকটাই প্রবলেম তো আমরা এটা এখন রিপেয়ারিং করবো এবং আপনাদেরকে দেখাবো আমরা কি রিপেয়ারিং করি এবং কিভাবে এটা ঠিক করি অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন শুরু করব কাজটি তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এই দেবিকু সিআরটি টিভির মডেলটি হচ্ছে মডেল নং হচ্ছে two one two zero F I আপনারা দেখতে পারতেছেন এটার পাওয়ার ভোল্টেজ হচ্ছে এসি নব্বই ভোল্টেজ থেকে চলবে দুইশো ষাট ভোল্ট পর্যন্ত তো এটা ওয়ার্ড হচ্ছে পঁচাত্তর ওয়ার্ড তো যাই হোক এটার যে অরিজিনাল মেশিন ছিল সেটি এখন নেই এটাকে বাইপাস অন্য সার্কিট দিয়ে কাজ করেছে তো যেই সমস্যাই হোক না কেন আর যেই সার্কিটই লাগানো হোক না কেন আমরা সেটা এখন রিপেয়ারিং করব এখন এটা খুলে নেব তো বন্ধুরা আমরা টিভিটি খুলে নিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে যে কারণে সাধারণতভাবে ছবি ছেড়ে দেয় কিন্তু তার কোনো পোস্ট দেখা সেটা পাচ্ছি না এখন এটাকে মিটারে মেপে খুঁজে বের করতে হবে তারপর সেই অনুপাতে সলিউশন দিতে হবে আমরা এটা এখন খুঁজে বের করবো যে আসলে কি কারণে এই সমস্যাটা ছবির হয়েছে ছবি আসে তো যায় যায় তো আসে এই একটা অবস্থা তো বন্ধুরা আমি খুঁজতে খুঁজতে পেলাম এটা যে পরিমাণ তেত্রিশ ভোল্টের প্রয়োজন সেখানে ভোল্টেজ হলো মাত্র পঁচিশ ভোল্ট এবং আমি এখন সেই পঁচিশ ভোল্ট থেকে এটাকে তেত্রিশ ভোল্টে আবার পুনরায় রূপান্তর করব তার জন্য কিছু পার্টস নষ্ট হয়ে গেছে সেই পার্টসগুলো এখন আমি লাগাচ্ছি তো প্রথমে তো পাঁচটি খুলে নিতেছি আমি হচ্ছে একটি ফিল্টার ক্যাপাসিটার তো ওদেরকে আমি দেখানোর সাথে দেখতে পারতেছেন একটি দুটি তিনটি পার্টস অলরেডি খারাপ হয়ে গেছে তো এই তিনটা পার্টসে আমি চেঞ্জ করে নতুন লাগিয়ে দেব তাহলেই হয়তো টিভিটি ওকে হয়ে যাবে বন্ধুরা দেখতে পারলেন আমি পার্টসগুলি নিয়ে নিলাম পার্স এখন এটি লাগিয়ে দেবো বেশি ইয়া চার্জারের কয়েল বাঁধবে না কত করে বাঁধবে এই কয়েল চার হাজার ওগুলো তিন হাজার টাকা কিনতে পাওয়া যায় বর্তমান পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার টাকা আসসালামু আলাইকুম হ্যাঁ আমি এখন কার মনে গেছে কু আর দশ হাজার করে দিছি একদম আমি সোল্ডারিং করে নিলাম দাও দশ হাজার দিয়ে দাও গেছে হয় তো বন্ধুরা আমি সমস্ত পার্টসগুলি লাগিয়ে নিয়েছি এখন আবার পুনরায় এটা সেট করব এবং দেখব এটার কি পরিস্থিতি তো আশা করি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাইনটি পারসেন্ট কারণ এই সমস্যার কারণেই এই সমস্যাটা হয়েছিল আমি লাইনটি দিয়ে নিলাম এবং চিকের লাইনগুলো লাগাবো এখন এটিকে আমি নতুন করে অটো সার্চ দিব দেখি এরকম চ্যানেলের পরিস্থিতি দেখতে পারতেছেন এখন চ্যানেল সার্চ নিতেছে একটা কয়েকটা চেঞ্জ হচ্ছে তাদেরকে আরো গভীরভাবে দেখাচ্ছি বন্ধুরা এ পর্যন্ত পঞ্চাশটা এক পঞ্চাশটা চ্যানেল চলে এসেছে এখন পুরো চ্যানেলটি আবার মানে নতুন টিভির মতন আবার চ্যানেল আসতে থাকবে তো আগে যেই সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পারতেছেন তো আমি আরও একটু তো বন্ধুরা এই মুহূর্তে কারেন্ট চলে গেল আবার একটু কারেন্ট আসলে আমি আপনাদেরকে দেখাবো